সৌদি আরবে যারা যাচ্ছেন হ্যাঁ, যারা সৌদি আরব যাচ্ছেন যাবেন তাদের আমাদের কাছে এই মুহূর্তে আছে হচ্ছে চাইনার ভ্যাকসিন বা অল্প আসছে এগারো লাখের মতো আসছে যেটা দেওয়া শুরু হয়েছে আমরা আশা করছি এক দু সপ্তাহের মধ্যে আরও কিছু ভ্যাকসিন আমাদের আসবে চাইনার এই সিনোফার্ম ভ্যাকসিনটা সৌদি আরব এখনও অনুমোদন করে না ফলে এইটা দেওয়ার কোনো ফল দুবার জন্য আমি কথা বলবো আজকে আপনাদের কোনো কথা আমি শুনবো না কারণ সবাই কথা বললে তো বলি মানে আপনাদের প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা জানি মানে ধরেন একদম ইন্ডিভিজুয়াল যদি কারো বউ চলে গেছে বা বাড়িতে সমস্যা এইগুলি ছাড়া মানে আপনাদের যাওয়া আসা নিয়ে বিশাল সমস্যা এই সমস্যাগুলো সমস্যা আমরা জানি আমি একটা বলছি আপনার হয়তো শোনেন কথাটা বলছি যারা সৌদি আরবে যাবেন বা যাচ্ছেন তাদেরকে এই চাইনা ভ্যাকসিনে কোনো কাজ করে নাই এবং কুয়েতেও করে নাই হ্যাঁ সৌদি আরবে যেটা কিন্তু বন্ধ হয় টাকা খরচ করতে হচ্ছে সরকার পঁচিশ হাজার মধ্যে পেয়ে এখন যেটা হলো যে এখানে আমরা দিতে পারছি না এখন অনেকেরই প্রশ্ন হচ্ছে যে ফাইজারের ভ্যাকসিন সরকারের কাছে এক লাখ ছয় হাজার আছে এটা তো আমাদের দিচ্ছে না কেন এইটা দেওয়া যাচ্ছে না অন্য কারণে কারণ এটা হচ্ছে নিজস্ব স্বাস্থ্য সংস্থা আমাদেরকে দিয়েছে এবং সেটা কাকে কাকে দেওয়া যাবে সেটা কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে মনে করেন আমি একটা জিনিস বললাম যে আমি একটা জিনিস দিয়ে বললাম যে তারা দিলাম যে বললাম যে এটা ওনারা ওনারা দিবা ঠিক আছে কারণ ওনার যত সমস্যা হোক সে চাইলে কিন্তু তার না যেহেতু আমি তার দান করতে যদি আমি কিনে আনতাম তাহলে কিন্তু আমি যারা ইচ্ছা দিতে পারতাম এটা কিন্তু আমাদের সরকার কিনে নেয় মনে রাখবেন ফাইজার ভ্যাকসিন কিন্তু সরকার এটা কিনে নেয় এটা কিন্তু ডব্লিউএইচও অভিজ্ঞতা আমাদেরকে দিয়েছে সেখানে কিন্তু টার্ম কন্ডিশন আছে বাট আমরা চেষ্টা করতেছি এখান থেকে হলো কিছু হলো অনুযোগ করে হলো কিছু এই সমস্যা বিষয়ে আপনাদের কারণ কোনোভাবে আপনার করে হলো সরকার আপনাকে টাকা দিচ্ছে আমি যে যারা তারা কিন্তু ভাগ্যবান কারণ আপনি ভাগ্য রাখতেছেন মালয়েশিয়ার লোকেরা আটকে পড়ে গেছে এক বছরের লোক বাহারানে আটকে পড়ে গেছে কুয়েত আটকে পড়ে গেছে সৌদি কিন্তু চলমান আছে এবং আপনাদেরকে পঁচিশ হাজার করে টাকা দিচ্ছে আমরা যদি ভ্যাকসিন কিনতে পারতাম পাইতাম তাহলে আপনাকে অবশ্যই পঁচিশ হাজার করে আমরা টাকা দিতাম বুঝতে পারছেন তো আপনাদের সৌদি আরব প্যাসেঞ্জার আছেন আপনারা এখন চলমান যান আমরা চেষ্টা করতেছি এর মধ্যে যদি আপনার সৌদি আরব যে চারটা অনুমোদন দিয়েছে ফাইজার অক্সফোর্ড মডার্নার এবং জনসন অ্যান্ড জনসন এই চারটা থেকে যে কোনো একটা ব্যবস্থা আগামী মাসে হয় আশা করি আমরা চেষ্টা করছি হার্ট জনসন অ্যান্ড জনসনটা কেনার জন্য মন্ত্রণালয় নিজ অর্থ দিয়েও কেনার জন্য এখানে রেডি আছে মানে আমার আজকে বলে যে কালকে আমার জনসন দিতে পারবে আমি আজকেই কিন্তু আমাদের কাছে কিন্তু টাকা আছে আমরা কেনার চেষ্টা করবো কথা শোনো এখন বিষয়টা বলতে এটা তো ভ্যাকসিন বানানোর জিনিসটা এটা এখন হাহাকার অবস্থা সবার হয়ে গেছে আমরা কিভাবে জানতে পারতেছি বাট আমরা আর হার চেষ্টা করতেছি আর এখানে ফাইজারের যে ভ্যাকসিনটা আছে এখান থেকে আনার জন্য সিটি হতে দেখা থেকে দেখানো করে দেবো আমার আমার মন্ত্রী মহোদয় সচিব দুজনেই স্বাস্থ্য মন্ত্রণালয়ে নিজে গেছেন ফিজিক্যালি এ মন্ত্রী প্রস্তুতি করছেন সভাপতি করছেন কোনো কোনো করছেন যে কোনোভাবে হোক মলিন করে হলো প্রয়োজনে বিশ্বাসভাবে সাথে কথা বলে হলো অন্তরকে কোন শতাংশ ভ্যাকসিনের আমাদেরকে দেয় খেয়াল দেয় তাহলে তো হবে কি আমাদের তো কুয়েতে যারা আটকে গেছে এই লোকগুলোকে আমরা আগে দেবো আমার কথা শুনেন কারণ ওরা দায়িত্ব করতেছে না আর সৌদি আরব যারা যাচ্ছেন তারা তো এখন যেহেতু ত্রিশ তারিখ পর্যন্ত আপনার এই নিয়মটা আছে এর মধ্যে যারা যাবেন কোয়ারেন্টাইন করতে হচ্ছে আমরা আশা করছি ত্রিশ তারিখের পর হয়তো নাও থাকতে পারে আর থাকতেও পারে তাদেরকে আমরা পঁচিশ লক্ষ টাকাও দিচ্ছি একই সাথে হচ্ছে তারা দায়িত্ব করতেছে আমরা এই প্রথম সমস্যা হচ্ছে বেশি হলো কুয়েতে যাবো এখান থেকে ফাইদার কিছু পাওয়া যায় তাহলে আমরা কুয়েত চেষ্টা আগে দেখে দিয়ে সৌদি দিতে হবে কারণ সৌদি যারা যাবেন আমরা অবশ্যই চাই যে ভ্যাকসিনেশন সবাইকে ভ্যাকসিন দিয়ে যদি বাড়াইতে পারি তাহলে আমাদের অনেক সুবিধা কিন্তু ভ্যাকসিন পাইতে হবে এই দুটা বিষয় তাহলে কুয়েতেও যারা আছেন এবং সৌদিরা যারা আছেন আপনার সবাই জেনে রাখেন সেটা হলো আমরা যদি ফাইজার এখান থেকে ভ্যাকসিন পাই তাহলে আমরা প্রত্যেকে বিজ্ঞাপন দেবো প্রেস রিলিজ যে আপনাদের কি করতে হবে এখন সমস্যাটা হলো সেটা হলো আপনাদের অনেকের কাছে এনআইডি কার্ড নাই জি স্যার জি স্যার আমার এনআইডি কার্ড আছে জন্ম তারিখ দুইটা এনআইডি কার্ডে একটা পাসপোর্ট একটা আমরা এই জন্য বলছি যে আমাদের শুধু পাসপোর্ট নিয়ে আসবে yes sir yes sir passport নিয়ে আসলে আমরা হবে আমরা যদি ফাইজার ভ্যাকসিন পাই তাহলে আমরা প্রত্যেকের বিজ্ঞাপন দিয়ে পরিস্থিতি জানাই দেবো আমরা যে কোন জায়গায় আসতে হবে কী করতে কারণ ফাইজার ভ্যাকসিনে ঢাকার বাইরে দেওয়া অসম্ভব ফাইজার ভ্যাকসিন নিতে হলে ঢাকায় নিতে হবে তো ঢাকায় যেটা হচ্ছে আপনারা মনে করছেন যে ফাইজার দেওয়া শুরু হয়ে গেছে না ফাইজার গত প্রশ্ন দিয়েছিল তিনশো দশ জনকে দিয়েছে এটা হচ্ছে এক্সপেরিমেন্টালি যে এইটা দেওয়ার পরে শরীরে কোনো ইফেক্ট আমাদের হয় কিনা দেখার জন্য আলাদা শুরু হবে আমরা এর মধ্যে চেষ্টা করছি কিছু নেওয়ার জন্য যদিও করে সরকার আমাদের দিতে পারে কোন একশো যারা যাচ্ছেন জুলাই থেকে যারা যাবেন এর মধ্যে যদি আমরা মনে করেন যে পেয়ে যায় তাহলে তাদেরকে আমরা আমরা শুধু আমি আপনাদেরকে এইটুকু বলি আপনারা আপনারা আমাদের উপর আস্থা রাখেন এখানে যারা কন্ট্রোলে আছে সবাই সিরিয়াসলি চেষ্টা করছে মানে আমরা কোনো জিনিস আনটাস রাখতেছি না মানে যেখানে যেমনি পাওয়া যায় যদি এখন আমাকে বলেন যদি এমন কেউ বলেন আমাকে কেউ বলে যে আমাদের একশো টাকা মধ্যে যন্ত্রণা নিতে পারবে আমরা নিজেরা কিনবো আমরা কিন্তু লুক লাগাইছি দেশে বিদেশে সব জায়গায় সরকার চেষ্টা করতেছে আমরা প্রাইভেটলি চেষ্টা করতেছি কোনোভাবে এবং এমনকি ধরুন জনসন জনসন কোম্পানির যে সমস্ত বাংলাদেশের চাকরি করে তাদেরকেও লাগাইছে বিষয়টা হচ্ছে আমরা বলার চেষ্টা করছি বাট এটা যেটা তো বানানোর জিনিসটা জোর করে আনতে পারতেছি না এটা তো বুঝতেছেন আপনারা কারণ ইন্ডিয়া ইন্ডিয়ার আমরা ইয়ে স্যারাম দেওয়ার পর তিন কোটি আমরা একবার সমস্ত টাকা দিয়ে ফেলছি আমার ইন্ডিয়ার অবস্থা খারাপ হয়ে গেছে তারা নিজের ঘর সামলাই করে আপনাকে দিবে দিচ্ছে না মানে আমি কি মারামারি করতে পারবো বাস্তব রাখতে বুঝতে হবে এটা একটা বিষয় আর যারা দুবাই যাবেন তাদের জন্য সুবিধাটা হলো এখানে চায়নার ফ্যাসিলিটি ফাউন্ডেশনটা হ্যাঁ, এটা চলতেছে স্যার এটা চলতেছে এটা চলতেছে শুনুন আমি অনুমোদিত এখন আমাদের এখানে দেওয়া শুরু হয়েছে এবার আপনাদের অসুবিধাটা হলো সেটা হলো যে এখানে আপনার এই যে রেজিস্ট্রেশন বন্ধ আছে যেহেতু নিবন্ধন এখন বন্ধ ফলে আপনি চাইলে কিন্তু দিতে পারতেছেন না কারণ এইটার জন্য ওষুধটা হচ্ছে এইটা সুরক্ষা যে অ্যাপসটা আছে সেই অ্যাপসে কিন্তু পরিবর্তন আনতে হবে কীরকম মানে এখন যে সফটওয়্যার যেটা আছে সেখানে কিন্তু আপনার নাম দিলে আপনার কিন্তু জন্ম তারিখ লিখতে হচ্ছে এনআইডি কার্ড দিতে হচ্ছে যেহেতু আপনার অনেকে এনআইডি নাই অনেক আচ্ছা। সমস্যা হ্যাঁ। এই জন্য ওই অ্যাপসটা পরিবর্তন আনতে হবে আমরা কথা বলতে বলছি আমরা আশা করি যে কয়েকদিনের মধ্যে এটা মোটামুটি সলভ হয়ে যাবে যদি এটা হবে যে প্রবাসীদের এনআইডি ছাড়া পাসপোর্টকে কপি এমএলটি কার্ড দিয়ে যেন এখানটা এন্ট্রি করতে পারে এবং কার্ড এটা যেন আসে স্যার বিএমএটি কার্ড অনেকেরই নাই স্যার আমি চাই শুধুমাত্র হচ্ছে পাসপোর্ট দিয়ে কিন্তু সমস্যাটা হলো এটা তারা সফটওয়্যার কারণ এখানে মনে করেন যে ষাট সত্তর লাখ লোককে ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং তাদের ডাটা আছে আপনি চাইলে হচ্ছে পরিবর্তন করতে পারবেন না ঝামেলা আছে এত সহজ ভাই বিষয়টা হয় না টেকনিক্যাল বিষয় যদি শুধু পাসপোর্টে হয় ফাইন কোনো স্যার পাঁচ ফুট দিয়ে হইলে ভালো ইয়েস ইয়েস স্যার এখন যেটা হবে যে এটা হলো এটা কিন্তু আমরা জানাবো এবং এই ভ্যাকসিনটা দেওয়া হবে কেনা হয় এটাও আমি জানাবো আপনাকে কি করতে হবে পত্রিকা বিজ্ঞাপন দিয়ে প্রেস জানাবো ফেসবুকে অনেকে সবাই তো মোটামুটি ফেসবুক তো সেই ক্ষেত্রে আমরা হয়তো যেখান থেকে আমাদের এখন এখন দেওয়া হচ্ছে মানে এই যে চাইনা ভ্যাকসিনটা সিনোফার্মটা উনানব্বইটা সেন্টার দেওয়া হচ্ছে আমাদের প্রত্যেক জায়গায় দেওয়া হচ্ছে আপনারা ওইখান থেকে নেবেন আমরা শুধু বলে দেবেন কেবে করতে হবে কারণ এখন মনে করেন যেখানে অপশন আছে আইন শৃঙ্খলা বাহিনী আছে চিকিৎসক আছে বিভিন্ন ক্যাটাগরি আছে আপনি কিন্তু সেখানে নাই এখন প্রবাসী কিন্তু আলাদা কোনো ক্যাটাগরি সেখানে নাই তাহলে কি করতে হবে পাখিদের রাস্তাটা বন্ধ করে দিয়ে আপনার জন্য নতুন রাস্তা খুলতে হবে প্রবাসী শুধুমাত্র আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন আর পাখিদের রেজিস্ট্রেশন করতে দেওয়া হবে কারণ এই রেজিস্ট্রেশন সবার জন্য ওপেন করে দেওয়া হয় তাহলে আপনার মতো সবাই করতে চেষ্টা করবে ইতিমধ্যে কিন্তু কয়েক লাখ রেজিস্ট্রেশন করে বসে আছে সুতরাং ওদের ফ্লাইটটা অফ করে দিয়ে আপনার জন্য নতুন রাস্তা খুলতে হবে আপনি রেজিস্ট্রেশন করবেন এবং আপনাকে আবার অপশন দিতে হবে যে আপনি তো তখন ঢুকবেন তখন আপনার ওই টুল দেওয়া লাগবে না মানে কি তাহলে মেনলি ভ্যাকসিন নিয়ে হচ্ছে এই তিনটা বিষয় বেশি সমস্যা আর এর বাইরেও আমরা তো চেষ্টা করছি যে যারাই আমাদের প্রবাসে যাবেন প্রত্যেককে ভ্যাকসিন দেওয়ার জন্য যাতে করে আচ্ছা আমি বলতে সবার কথাই বলতেছি যেখানে যেটা অনুমোদিত আছে মনে করেন ওমানে যদি চায়নাটা অনুমোদন দেন তো তাদেরকে আমরা দিব কারণ চায়না ভ্যাকসিনটা আশা করছে কিছুটা পরে আমাদের কাছে আসবে কারণ যদি আপনার এক কোটি ভ্যাকসিন আসে ওইখান থেকে আপনাকে ওই আমার তো প্রবাসী যারা আসে এই মুহূর্তে এক লাখ কোটি দিলে কিন্তু একদম শেষ আর না এখন যেটা হলো কুয়েতের আছেন দশ বারো হাজার সৌদিগামী আছে মানে আর বাকি হচ্ছে ওমানের আছে কিন্তু ওমানের লোকজন আটকে হচ্ছে কারণ ওমান থেকে এখানে আসতে পারতেছে এখান থেকে যাইতে পারতেছে কারণ ওমান সরকার বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া কিংবা রাখছে তখন আপনি ওনাকে দেন মানে দেন নাই হচ্ছে ইচ্ছা করে দেন মনে করছেন না এটা ইন্ডিয়ার হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, ওই আমরাও বিষয়টা এত আটকে যাবে এটা তো বোঝা যায় এখন যেহেতু দ্বিতীয় ডেও অস্ট্রেলিয়া খারাপ অবস্থা হয়েছে সবাই বলে সেই তুলনায় সৌদি আরব যখন লাইন ওপেন রাখছে কিন্তু আলহামদুলিল্লাহ সুক্রিয়া যাচ্ছে আর টাকা খরচ করে হলো দায়িত্বে ভাবতেছে সেখানে আপনাদেরকে ধরেন এই যে আপনাদেরকে যারা সৌদি আমি এই পঁচিশ হাজার টাকা দিবে আমাদের তো প্রায় ষাট সত্তর কোটি টাকা মতো খরচ হ্যাঁ, দশ ভ্যাকসিন আর এই কখনো হ্যাঁ, হ্যাঁ, না না আপনার ওই পাসপোর্ট নিয়ে যান যেটা নিয়ে যান ওটা এটা আপনাদের স্যার এটা কি আমাদের জেলা পর্যায়ে এই যে কষ্ট করে আসছেন জেলা থেকে আসছেন মানে সব না এখানে কারো আর আমাদের কিন্তু দিয়ে যান তাহলে তো বুঝলেন সবাই গেল তাহলে কাজ করবে আর কি এই যে আর আপনারা ফোন করুন এই যে সকাল থেকে বলুন না হলে পাঁচ সাতশো কিছু কম আসলে করতে পারে না কারণ ফোন করবো নাকি কাজ করবো মনে করছে